আলোচিত আশরাফুল আলম সাইদ ওরফে হিরো আলমের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ এনে সাধারণ ডায়েরি করেছেন এক ব্যক্তি বগুড়ার নন্দীগ্রাম উপজেলার এমদাদুল হক নামের স্থানীয় এক সাংবাদিক গতকাল শনিবার সন্ধ্যায় নন্দীগ্রাম থানায় এই জিডি করেন যদিও হুমকির অভিযোগ মিথ্যা দাবি করেছেন হিরো আলম নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন আজ রোববার বিডি নিউজ থ্রি সিক্সটিকে এই তথ্য নিশ্চিত করেছেন তিনি বিডি নিউজ থ্রি সিক্সটিকে বলেন এমদাদুল হক নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে হিরো আলমের বিরুদ্ধে থানায় জিডি করেছেন তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে জিডিতে এমদাদুল হক দাবি করেছেন সাবেক স্ত্রী নুসরাতকে নিয়ে সংবাদ প্রকাশের জেরে হিরো আলম তাকে অশ্লীল ভাষায় গালমন্দ এবং হুমকি দিয়েছেন জিডিতে এমদাদুল হক উল্লেখ করেছেন গত সাতাশ জুলাই অনলাইনে হিরো আলমকে শেষবারের মতো সতর্ক করলেন নুসরাত শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয় এর জেরে ওই দিন বিকেল পাঁচটা তিন ও পাঁচটা ছয় মিনিটে হিরো আলমের মুঠোফোন নম্বর থেকে ফোন করে অক্ষত্য ভাষায় গালাগালি এবং প্রতি প্রতিবেদনটি অনলাইন থেকে সরিয়ে না নিলে সমস্যা করবেন বলে হুমকি দেন যোগাযোগ করা হলে এমদাদুল হক বলেন হিরো আলমকে সতর্ক করে তার সাবেক স্ত্রী নুসরাত জাহান নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন সেই তথ্যের ভিত্তিতে হিরো আলমকে একটি নম্বর থেকে দুই দফা ফোন দেওয়া হয় কিন্তু তিনি ফোন ধরেননি কিন্তু প্রতিবেদন অনলাইনে ছাড়ার পর তিনি ফোনে হুমকি দেন এ বিষয়ে মুঠোফোনে হিরো আলম বলেন নিজেকে সাংবাদিক দাবি করা এমদাদুল হক নামের ওই ব্যক্তি তার কোনো বক্তব্য না নিয়েই ব্যক্তিগত বিষয় নিয়ে